বন্ধ তুই কায় ডাকে ডাকলুস মকে ও মায়া ডাকলি তোকে মুই কাইটা বলে মায়া সে বাটে গেলে গোটে কথা কইতি তোকে মুই তোকে বল পাইলিনি মায়া বেশি বল পাইলিনি তোকে সতই সে মায়া নাড়াই নাই তোকে তোর বিনা বঞ্চি না পারি মুই তুই তো কাইটা করুস না এবে কেনটি মকে দেখবি খাই બંડકૂટ તું તો કાંઈ ટક્કર ના યાદ દે મકો પ્રોમિસ કરજે મકો છાડી કર ન જાવ પ્રોમિસ કર তোকে ছাড়ি ন যাই তুই মকে প্রমিস করলে তো বিশ্বাস করবি না প্রমিস করলে কেমতি বিশ্বাস করবি তুই মকে কোনে বলবো আদে মুই তোকে ছাড়ি করি কেনে মিশা ন যাই বলনি কি তোকে ছাড়ি ন দেই বলনি কি মুই তোকে কেমতি বিশ্বাস করবি তুই মকে প্রমিস ন কলে মুই তোকে ফুলি বুতি করি আনি করি কুয়াইলে কুয়াইবিছি না মুই তোকে মোর জীবন রইবা যক কেবে ন ছাড়ি তোকে বিবাইলে মিশা তুই তো বলকো મોકે તો પ્રોમિસ કરું છું ને મારી ટિકિટ દર લેવી મોટી ગાલે ને તો કમિશન દીધા મિશન નોય તું મોકે ચડી ઉઠી જઈશું મોર મૂડ ઓફ કરના હે દેખ એ એ માયા એ માયા તું કેને ચડી ઉઠી ગાલુસ ની મોકે ચડી કરી તું કેને ઉઠી ગાલુસ ની তোকে কুলি বুতি করে পসিবল নাকি কি মোর কথা নশুনে তুই কেন উঠে গেলস তুই বাউড়ি নইলে তোকে কই দিলে দেখ তুই আজ মোর সামনে না আসস কই দিলে দেখ তোকে বড় কই মোর সামনে না আসস দেখ বুঝলুস চার মা তোর কথা আমায়া অফ করা চার মকে ও নো এ মায়া তুই মকে তেলাই দিলুস তুই মকে তেলাই দে করে ভুল করে দিলুস মায়া তুই মোকে চড়িবিন লোকে বিবাইলে মোর উসুর পড় তোকে তুই কেনে বিবাইলে তুই শান্তিরে নরুস মুই শান্তিরে রইলে কি নইলে কি তোর কি মন বতা তুই তি মোর বিলি আজি যা ফাবড়াইও দিলাই মুয়া নইলে এ মায়া তুই শান্তিরে নরুস দেখ মোর বিসা পড়লা তোকে